সাগর চলো তাড়াতাড়ি নামাজটা পড়ে আসি ধুরো ভাই তো ডিস্টার্ব করেন না কি হইল হঠাৎ এরকমভাবে বলার মানে কি বিরক্ত লাগতেছে ভাই এখন ব্যাপারটা বুঝছেন কোন ব্যাপার এই যে আমরা মনে করেন ইসলামের সব নিয়মকানুন মাইনা চলার চেষ্টা করতেছি আরাম বর্জন করতেছি হালাল গ্রহণ করতেছি এখন আল্লাহ তালা যদি আগে থেকেই সব কিছু আমাদের জন্য লিখে রাখেন তাহলে এত কিছু করার মানে কি আল্লাহ তালা যদি লিখে রাখে আমি জাহান নামে যাবো তাহলে আমার এত কিছু করার দরকার কি হ্যাঁ আমার তো ভাই সব কিছু বুইলা দুনিয়া নিয়ে পয়লা থাকা উচিত hmm brother have a good question আপনি পারবেন আমার কোয়েশ্চেনের অ্যান্সার করতে তুমি তো ডাব্লিউ এক্স ওয়াইজের স্কুলের টিচার তাই না হ্যাঁ তো গত এক বছরে যা পড়াশোনা করাইছো এর উপরে যদি পরীক্ষা নাও তাহলে কার কী অবস্থা হবে একটু বলো তো গত এক বছরে যে অবস্থা তাতে সাকিবে ফার্স্ট হইতে পারে আর সারিয়ার সেকেন্ড হবে আর রাব্বি নামে একটা পোলা আছে হয়তো শিওর ফেল করব ও যদি ফেল করে তাহলে এটা কি তোমার দোষ এটা তো ওরই ফল তাই না কেন সারাটা বছর একটু পড়ালেখা করে নাই এক্সট্রা ক্লাস দিয়েছিলাম সেটা তো অ্যাটেন্ড করে নাই আর অ্যাসাইনমেন্ট একটাও জমা দেয় নাই ও তো শিওর ফেল করবে রাইট তাইলে এবার একটু চিন্তা করে দেখো আল্লাহ তালা কিন্তু আমাদের কোরআন এবং সুন্না এই দুইটার আলোকে জীবনযাপন করার সিস্টেম বলে দিয়েছেন এবং সুস্পষ্টভাবে সঠিক পথে চলার যে গাইডলাইন সেটাও আমাদের দিয়ে দিছেন এখন সব কিছু জানার পরেও যদি আমরা ভুল করে ফেলি তাহলে ফলটা কার আমাদের কিন্তু আমরা যেটা করব সেটা যদি আগে থেকে লেখা থাকে তাহলে আমাদের করণীয়টা কি I mean where is the free will মহান আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গায়েব উনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্বন্ধে অবগত আছেন আমরা চলার পথে যদি কোনো ভালো এবং খারাপ কাজের মুখোমুখি হই চাইলে আমরা ভালো কাজটাও করতে পারি চাইলে আমরা খারাপ কাজটাও করতে পারি it's up to us that is our free will মহান আল্লাহ তালা আগে থেকেই জানেন যে কোনটা আমরা পিক করব স্টিল উনি আমাদেরকে পিক করার সুযোগটা কিন্তু দিচ্ছেন and based on our choices and actions we will be just on the judgement day that means আমরা একটা টেস্টের মধ্যেই আছি এবং this whole thing is a test তো আশা করি এখন তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যাক মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হইলো ভাই thank you you have two options চাইলে আমার সাথে নামাজে যেতেও পারো অথবা এখানে বসে বসে সারাদিন এসব আজের চিন্তাও করতে পারো আপ টু ইউ যাই না শুই না হাম্মামের টিকিট কাটানোর আমার ইচ্ছা নাই ভাই বুঝছেন চলেন নামাজ পড়ে আসি শয়তান সারাক্ষণ মাথার মধ্যে কেলবিল করতে থাকে <laughs> চলো চলো চলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার কাছে যে জিনিসটা প্রায় খুব কিউরিয়াসিটি ক্রিয়েট করতো সেটা হচ্ছে দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না এই জিনিসটা আমার একার না আপনাদের সবারই আমার মনে হয় মনে একটু কনফিউশন জায়গায় প্রায় অ্যান্ড স্পেশালি আমরা মুসলিম হিসেবে যারা প্রতিনিয়ত আল্লাহর কাছে কিছু কিছু যাচ্ছি সেটার আউটকামটা আমরা আসলে দেখতে পাচ্ছি ইভেনচুয়ালি অনেকে অনেকে দেখতে পাচ্ছি না অনেকে আসলে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি যে আমার ডাইরেকশনটা ঠিক আছে কিনা না দোয়াচার মেথড এবং ওয়েটা ঠিক আছে কিনা তো সেই সব কিছুর কিন্তু একটা সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের দরকার সেটাই আপনারা পেয়ে যাবেন বাংলা ফ্রিকোয়েন্ট এডুকেশনের যে চ্যানেল সেখানে এবং ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে স্পেশালি আমরা যেভাবে দোয়া করা উচিত আমাদের তার ব্যক্তিকে আমরা কীভাবে করতেছি এবং দোয়া চাওয়ার ক্ষেত্রে আমাদের যে পরিমাণ মনোযোগ থাকা উচিত কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত কীভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি দোয়াটা চাওয়া যেতে পারে সবগুলো বিষয় আপনাদের কাছে আশা করি খুব পরিষ্কার হয়ে যাবে যদি আপনারা ভিডিওটা দেখেন the link is given in the description তো সেখান থেকে ভিডিওটা ইজিলি দেখে আসতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন I know not only me but also আপনারাও অনেক সময় এরকম দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতির শিকার হন শয়তানের অসুবাসায় আমরা আসলে বিভিন্ন রকম চিন্তাভাবনা আমাদের চলে আসে আশা করি এখন থেকে আপনারা ওই ব্যাপারটা থেকে অনেক ক্লিয়ার হবেন এবং এই জিনিসগুলো আপনাদের রিয়েল লাইফে কাজে লাগাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আরেকজনের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটা কিন্তু লাইক করে দিতে ভুলবেন না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে till then everyone take care love you all Allah হাফেজ